गुरु ब्रह्मा महिमाले অক্ষয়নন্ত হে অজ্ঞানরে মুত দিন হরি অক্ষয়নন্ত হে অজ্ঞানরে মুত দিন হরি মায়া মহরূপ মণিব সুখ মায়া মহরূপ মণিব সুখ ভুলু অছি চিত ভরি করি অজ্ঞানরে মুত দিন হরি অজয় অনন্ত হে অজ্ঞানরে মুত দিন হরি উৎসন্ন যে পক্ষী বেদ শাস্ত্র আছে মক্ষর কুচিতে ধরি ভূষণ জয় পক্ষী বেদ শাস্ত্র আছে মক্ষর কুচিতে ধরি হৃদ পদ্মে যপ করিয়ে করূপ রুদ পদ্মে জপ করিয়ে করূপ রহিছি বটে আসন করি অজ্ঞানরে মুত দিন হরি অজয় অনন্ত হে অজ্ঞানরে মুত দিন হরি গস্তি পুৰুষ জ্ঞান উপদেশ সহস্ৰ যুগ সাধন কৰি আদি পুরুষ জ্ঞান উপদেশ সহস্র যুগ সাধন করি প্রভু পারি হেলে দন্দুপি সপ্ত সিন্ধু পারি হেলে দন্দুপি সপ্ত সিন্ধু অণাকারঙ্কর আজ্ঞাকারী অজ্ঞানরে মুত দিন হরি জয়নন্তহে অজ্ঞানরে মুত দিন হরে আলমিক মুনি বারুত কারণ অবধূত দীক্ষা আশ্রে করি বাল্যমিক মুনি বারুত কারণ অবধূত দীক্ষা আশ্রে করি প্রভু ভজিয়ে কাচর পিটিলা তিমির ভজিয়ে কাচর পিটিলা তিমির তেণু করি হেলে ব্রহ্মচারী অজ্ঞানরে মুত দিন হরি অক্ষয়নন্ত হে অজ্ঞানরে মুত দিন হরি দেব মুনি হেলে ব্রহ্মজ্ঞান মাতৃগর্ভ জ্ঞান হেতু করি দেব মুনি হেলে ব্রহ্মজ্ঞান সর্বজ্ঞান হেতু করি প্রভু মায়ার বাহার হেলে যোগেশ্বর মায়ার বাহার হেলে যোগেশ্বর সিদ্ধ মুন্নি ভাবে গলে তরি অজ্ঞানরে মুত দিন হরি অক্ষয় অনন্ত হে অজ্ঞানরে মুত দিন হরি আরকণ্ড জ্যোতি প্রলয় উৎপত্তি ভাসিরাও দিলে ভবারি মারকণ্ড জ্যোতি প্রলয় উৎপত্তি ভাসিরাও দিলে ভবারি প্রভু আন্টেরে লেড়া রখ হে অলেখ আন্টেরে লেড়া রখ হে অলেখ রখিল ধ্রুব মণ্ডল পুরী آگیانار موسازی نهاری آشایانان تاهی দেব দিন ভরি দেখিয়ে হুলায় অছি দেহ বায়ুর ঘাতরে তৃণ পরি দেখিয়ে হুলায় অছি দেহ বায়ুর ঘাতরে তৃণ পরি প্রভু ভণেরি মহিন পামর জ্ঞান ভণেরি মহিন পামর জ্ঞান পারি কর সিন্ধুবারে অজানরে মুতরি নহরে অজয়নন্ত হে অজানরে মুতরি নহরে প্রভু হরে মহে ন পাবর মরে মহে ন পাবর জালো ভারি বর ভব সিন্ধু ভারী জানরে মুতরি নহরি অজয়নন্দ হে অজ্ঞানরে মুতরি নহরি প্রভু মায়া মরূপ মণি মহাসুখ মায়া মরূপ ভগবতী বিক ভরি হরি অজ্ঞানরে মুতরি নহরি অজয়নন্দ হে गुरु ब्रह्म महिमालिक सचिदानंदमय महाप्रभु दया कर ब्रह्म महिमालिक